Thank <laughs> you. 放。 <laughs> Bonk. Hey! Ha ha ha! আমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপিয়ে দিন সবাই ভালো থাকবেন